হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে অনেক কম উপকরণে এই ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তো প্রথমে আমরা জিরা রাইস চালের ভাত বানিয়ে নিলাম তারপরে এলাচ আর চিনি পেস্ট করে নিয়েছি কড়াইয়ে রিফাইন দিয়ে দেবো আমি কিন্তু এই ফ্রায়েড রাইসে ঘি ব্যবহার করব না তোমরা চাইলে অবশ্যই ঘি দিয়ে বানাতে পারো তো আমি রিফাইন দিয়ে দিচ্ছি তারপরে গাজর কুচি করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিলাম কিশমিশ দিয়েছি কাজু বাদাম দেব তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব রং গুঁড়া দেব দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে জিরা রাইস চালের ভাত বানিয়ে রেখেছিলাম সেই ভাতগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে আমরা যে এলাচ আর চিনি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টগুলো তার মধ্যে দিয়ে দেব আজকে আমার ফ্রাইড রাইস রেডি